হুদ্দা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসব না কবু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যায় আসে না তো ফিরে কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ কালের আবর্তে ছিড়বে না তো আমাদের ইতিরে বন্ধন কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ কালের আবর্তে চিরবে না তো আমাদের প্রীতির বন্ধন চিনবে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়া পোতের দারে পদ্মা মেঘনা যমুনার তীরে কতরেও চলে যায় আসে না তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই চাঁদ ওই তারা ওই আসমান ছবি রবে আগের মতো থাকব না আমি শুধু কণিকের মিশে জীবন ওই চাঁদ তারা ওই আসমান ছবি রবে আগের মতো তাকব না আমি শুধু অনিকের মিছে জীব তাই কান্নারা বিরহের দেউ তুলে যাহাই তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায় আমার এই হৃদয় জুড়ে পদ্মা নেগে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্মা নেগে না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তুফি ওদা মেঘনা যমুনার